চাদর ধরে দিছে টান ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে ভিক্ষুকের কি করবেন মায়ের আইজো মায়ের কাইলো আহারে মায়ের আসছে ভিক্ষা করতে আইসা চাদর ধরে টান দিছে বিষ্ণু ইসলাম কি করেছেন জানেন মুচকি হাসি দিলেন একটা তার দিকে তাকালেন মুচকি হাসি আহা কি ভুবন রাঙানো হাসি এই হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে সুবহানাল্লাহ পড়ে মুচকি হাসি দিলেন বুঝতে পারছে লোকটা বেদুই সভ্যতা সিভিলাইজেশন ভদ্রতা ও শিখে নাই বললেন যাও বাইতুল মাল থেকে এই ফরিয়া দিকে ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও মাইট দিছে পিটানি দিছে মুচকি হাসি উপহার দিছে কি ধৈর্যশীল যে মক্কা থেকে বের করে দিছিল মদিনায় চলে গেলেন মক্কা বিজয়ের দিন বিষ্ণুবী বললেন আজকে কোনো প্রতিশোধ নেব না যাও ক্ষমা করে দিলাম এই জন্য বিষ্ণুবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইরা ধৈর্যশীল হবেন ধৈর্য এমন একটা গাছ যে গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি সুবহানাল্লাহ পড়েন যারাই ধৈর্য ধারণ করে তার শেষটা ভালো হয় তার কোনটা ভালো হয় আর সব ভালো তার শেষ ভালো যা তাহলে পাঁচ নম্বরে সবেরিন সবেরান সবেরিন ধৈর্যশীল নারী বুঝতে পারছেন ছয় নম্বরে রব্বুল আলামিন বললেন আল খাশিঈন আল খাশিআত দুইটা তাফসীর খাশিঈনের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে অর্থাৎ বিনয়ী নারী পুরুষ বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে যারা অহংকার করে না বিনয়ী قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল কাম হলো তারা ইমান এনেছে যারা তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে সেজদা দেয় কারে বিনয় অবলম্বন করবেন হাঁটার সময় বিনয় কথা বলার সময় বিনয় কাজের সময় বিনয় ডিলিংসের সময় বিনয় অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে অহংকার একজনের চাদর তিনি কে আল কিবরিয়া উরিদাই আল্লাহ বলে অহংকার আমার চাদর আর যে আমার চাদর ধরে টান দেয় ওরা আমি জাহান নামে নিক্ষেপ করবো আলা উবালি আই ডোন্ট কেয়ার এজন্য কোনো বিশ্বাসীর সাথে অহংকার এটা খাটে না আমরা বিনয়ী হব হাঁটার সময় বিনয়ী কথা বলার সময় বিনয়ী রাজি আছেন এজন্য রব্বুল আলামিন বলেন সালামা রহমানের বান্দারা বিনয়ী হয় রাস্তা দিয়ে রহমানের বান্দারা যখন হাঁটে ভদ্রতার সাথে হাঁটে নম্রতার সাথে হাঁটে বিনয়ের সাথে হাটে কেউ ঝগড়া করতে আসলে ঝগড়ায় না জড়িয়ে এসে তারে সালাম দিয়ে দেয় কি দেয় অনেকে আছে দেখবেন আপনি ঝগড়া করতে চান না এরপরও সে তর্ক করে আছে না নাই আলহামদুলিল্লাহ ইপোতে এরকম কেউ নাই ফেসবুক এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ভালো একটা কথা বলেছেন নাসিহাতপূর্ণ দেখবেন ওইখানেও তর্ক করে আছে না নাই আপনি ওই তর্কের উত্তরে খারাপ কথার উত্তরে আরো ভালো কথা বলছেন এরপরও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আছে না নাই এদেরকে কি করবেন জানেন কি দিবেন ভাই সালাম আমি বল তুই ঠিক কি দিবেন এটা হচ্ছে বিনয়ী বান্দাদের বৈশিষ্ট্য বিনয় বান্দাদের খাশিয়াতে দুইটা তাফসীর এক তাফসীর হচ্ছে তারা বিনয়ী তারা কখনো অহংকার করে দুই নাম্বার খাশিইনের অর্থ হলো যারা আল্লাহরে ভয় পায় নামাজে যখন দাঁড়ায় দিন দুনিয়ার হুশ তার থাকে না রুকুতে যখন চলে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না শেষদায় যখন বান্দা লুটিয়ে পড়ে দিন দুনিয়ার হুশ থাকে না বান্দার হৃদয়ে তখন ভয় থাকে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু তুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আওয়াজ করে বলেন ঠিক না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না আমাদের হৃদয়ে আমরা ভয় লালন করি একজনের তিনি কে মানুষের মধ্যে বিশ্বাসীদের মধ্যে সব চাইতে রব্বুল আলমিনকে বেশি ভয় করে হচ্ছে আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যারা আল্লাহরে জানে বেশি তারা আল্লাহরে মানে বেশি ঠিক কিনা এই জন্য আল্লাহ তালার ভয় হৃদয়ে রাখার দরকার আছে না নাই খাশিঈন খাশিআত আল্লাহ তোমার জন্য বেশি বেশি আমরা ভয় পেতে পারি তুমি তৌফিক দাও পড়েন আমিন তাহলে ছয় নম্বর বুঝতে পারছেন মানে যারা হৃদয়ে ভয় রাখে একজনের কার মনে থাকবে সাত নম্বরে আল্লাহ বললেন মোতাসদ্দিকিন মোতাসদ্দিকাত দানশীল নারী ও পুরুষ যারা দান করে তাদেরকে পছন্দ করে কে مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله